hello there, this is Shrabanti Bhattacharya from TESL Bangladesh তুমি যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকো তাহলে এই ভিডিওটি শুধু তোমার জন্য এসএসসি পর চার মাস তোমার প্ল্যান কি কারো কারো প্ল্যান শুধু ঘুমানো কারো কারো প্ল্যান জমিয়ে আড্ডা দেওয়া কারো কারো প্ল্যান ট্রাভেল করা well travel is a good decision but চার মাস শুধু ট্রাভেল শুধু ঘুম শুধু আড্ডা না চার মাস তুমি সময় নষ্ট না করে চলে আসতে পারো আমাদের টেসল বাংলাদেশে আমিও এখানে এসএসসির পর ইংলিশ কোর্সটি করেছিলাম আমাদের ইংলিশ কোর্সে অনেক কিছু ইনক্লুডেড আছে grammar spoken phonetics spelling presentation এবং সাথে আছে মেন্টাল ম্যাথ এবং এইচএসসি আইসিটি তুমি চাইলেই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত হয়ে যেতে পারো সেখানে অসংখ্য ভিডিওস আছে আমরা কিভাবে ক্লাস করি এবং ক্লাসে কি কি করা হয় এবং তুমি তোমার প্যারেন্টসকে বলবে আমাদের এখান থেকে কোয়েশ্চেন বুকটি সংগ্রহ করার জন্য তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং আমার পিছনে নাম্বার দেওয়া আছে তোমরা যে কোনো প্রয়োজনে এখানে ফোন দিয়ে ইনফরমেশন কালেক্ট করতে পারো সো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ওকে বাই